এই গেঁজাখোর করে জীবনে ঝগড়া হয় না মদ খোর মদ খোর পাগলামো করে ঝগড়া হয় কিন্তু গেঁজাখোর গেঁজাখোর জীবনে ঝগড়া হয় না কেন এর এটো ও খেয়েছে ওর ঝুটা এ খেয়েছে আর যে যা ঝুটা খায় তার প্রতি মিল মহাব্বত বেড়ে যায় ওই জন্য ওদের জীবনে ঝগড়া ঝাঁটি আমি দেখিনি আপনারা দেখতে পারেন কিন্তু আমার চোখে আগুন পড়িনি আমি আপনাকে বলছি আপনাদের এলাকায় কেউ মদ খোরা আছে কি বাবা আছে মতক্ষণ নেই মতক্ষণ নেই ওরাম বলো না মতক্ষণ নেই হাবের সাহেব নেই তো একদম তোমাদের এলাকার নেতাকে নেতা তো টোটাল হাঁড়ির খবর জানে তুমি কি না জানো আমি যদি এই লোকটা ধরি আমি সব ফর পেয়ে যাবো তা হবে সাহেব যখন বলছেন না এলাকায় মদ খন মদক্ষণ নেতাই নিলাম অনেকে মদ খোর আছে মদ খেয়ে রাতের অন্ধকারে স্ত্রী দরজা খুলতে বলে দরজা খোলে না বলে আল্লাহর কিরে তুমি আমার মা দরজা খুলে দাও আমি আর মদ খাবো না স্ত্রীকে অনেকে মা বলে না বলে না হে বাবা মদ খোর তুমি মদ খাওয়ার খাবেন আমি আপনার জন্য বক্তা বক্তায় মিল নেই ইমামে ইমামে মিল নেই পীরে পীরে মিল নেই নেতায় নেতায় মিল নেই দোকানদার দোকানদার মিল নেই এলাকায় কোটিপতি কোটিপতি মিল নেই ফকিরে ফকিরে মিল নেই আমি এ পাড়া যাই শোক করবারে তুই কেন ঢুকলি বল ভ্যানওয়ালা যদি আপনাদের আপনাদের এই মোড় থেকে যদি ভ্যান কোনো প্যাসেঞ্জার তোলে আর একজন ছোটে আসবে মানে সেও মিল নেই কিন্তু মিল আছে একজন আর বিশাল মিল বিশাল মিল বলবো কি মিল আছে একজন আর ওই যে চার কোনা একটা কাপড় নেয় মাটির একটা কলস পেনা কলসি নেয় ওই যে আগুন দিয়ে সোঁতকে পড়ে টানে কি বলে গেজা এই গেঁজাখোর করে জীবনে ঝগড়া হয় না মদখোর মদখোর পাগলামো করে ঝগড়া হয় কিন্তু গেঁজাখোর গেঁজাখোর জীবনে ঝগড়া হয় না কেন এর এটো ও খেয়েছে ওর ঝুটা এ খেয়েছে আর যে যা ঝুটা খায় তার প্রতি মিল মহাব্বত বেড়ে যায় ওই জন্য ওদের জীবনে ঝগড়া ঝাঁটি আমি দেখিনি আপনারা দেখতে পারেন কিন্তু আমার চোখে এখন পড়িনি মদ খেয়ে স্ত্রীকে বলছি স্ত্রী তুমি আমার মা মশলাটা আজকের বলে যাই কোন ব্যক্তি যদি মদ খেয়ে স্ত্রীকে মা বলে স্ত্রী তালাক হবে না হবে না আচ্ছা কারা কারা হয়ে যাবার পক্ষে হাত তোলেন চাচা তুমি একা ওরা তো কেউ হাত তোলেনি হাত নাও এই এক দুজনে হাত তুলো সিরাজে তাড়া করে বাঁচবে তো যাক কিন্তু আমি আপনাকে বলছি বাবা স্ত্রীকে কোন ব্যক্তি যদি মত মা বলে তালাক হবে না হবে না ক্লিয়ার বলবো বলি কোরআন শরীফের আঠাশ পারা قد سمع الله قول التي না আল্লাহ কৌলাল্লাতি এখানে তফসিরে মারিহুল কোরআন এসেছে আল্লাহ নবীর জামানায় একটা মদ ভাই ছিল মদ সাহাবা মদ খেয়ে তিনি রসুল পার দেখা যার মদ খেয়ে স্ত্রী ঘরে গেছে আর নিজের স্ত্রীকে জড়িয়ে বলেছেন স্ত্রী তুমি আমার মা স্ত্রী বলেছেন কি সর্বনাশ তুমি কেন মা বললে আল্লাহ নবীর কাছে ছুটে গেলেন ও আমার স্বামী গত রাত্রে মদ খাওয়ার পর আমাকে মা বলেছে আমি তালাক হয়ে গেছি না হয়নি আল্লাহ নবী বললেন এ বিষয়ে আমি তোমার কাছে কিছু বলবো না তার কারণ আমি বানিয়ে বানিয়ে কিছু বলি না আল্লাহ যা আমাকে বলায় সেটাই আমি তোমাদের কাছে বলি আমি বানিয়ে বানিয়ে কিছু বলি না আল্লাহ যেটা বলতে বলে সেটাই আমি তোমাদের কাছে বলি আল্লাহ নবীর কাছে বললেন মহিলাটা চলে গেল আবার আসলো আবার চলে গেল আবার আসলো নবী একই কথা বলে বিদায় দিল কেউ কে বলেছেন রোবা কেউ কে বলেছেন সালাসা কেউ কে বলেছেন তিনবার কেউ কে বলেছেন চারবার নবীর বাড়িতে এসেছে আল্লাহর কোরআন নাজিল হয়েছে হে নবী তুমি একটা বার খেয়াল করনি তোমার কাছে যে স্ত্রীটা স্বামীর বিপক্ষে জবাব নিয়ে আসছিল ওনাকে মা বলেছে উনি এই সওয়ালের জন্য তোমার কাছে আসছিল তুমি ওনার জবাব জবাবটা দেননি এবার তুমি জবাব দিয়ে দাও টোটাল আটাশ পাড়ায় ওই সাফাতে এই মশলাটা ক্লিয়ার এসেছে আল্লাহ নবী ওদেরকে ডাকলেন ডেকে বলছেন বাবা সাহাবা তোমার স্ত্রীকে তুমি মদ খেয়ে মা বলেছো হুজুর আমি মা বলেছি আর কোনোদিন বলবো না আল্লাহ নবী বলছে বলবো না পরে কথা কিন্তু নিয়মটা তুমি শুনে নাও ইয়া আল্লাহ কি নিয়ম তুমি যখন তোমার স্ত্রীকে মা বলেছো অবশ্যই অবশ্যই তোমার বাড়ি যদি একটা দাস দাসী থাকে দাসীটা আজাদ করে দিলে এ কাপড়া হিসাবে মাফ হয়ে যাবে হুজুর আমার বাড়ি গরিব আমার বাড়ি আমার স্ত্রী কাজটাই করে শেষ হয়ে যায় আমার বাড়ি কোনো দাসী নাই আল্লাহ নবী বললেন তাই যদি না হয় তুমি ষাটটা রোজা রাখো হুজুর আমার যা চেসিসের কন্ডিশন আমি যদি ষাটটা রোজা রাখি আমার আর খুঁজে পাওয়া যাবে না আল্লাহ নবীকে বললেন হুজুর আমি পারবো না নবী আমার পরে বললেন তুমি ষাটটা মিসকিনকে পেট ভরে খাওয়াও টোটাল কোরআনের আয়াতে এই ব্যাগটা এসেছে নবীকে বললেন হুজুর আমি খেতে পাইনি ষাটটা মিসকিনকে কিভাবে খেতে দেব আল্লাহ নবী বলেছেন তুমি বস্ত্রহীনকে বস্ত্র পরাও হুজুর আমার গায়ে পোশাক নেই ওদেরকে আমি কিভাবে বস্ত্র দেব আল্লাহ নবী কথা বলতে বলতে বলতে বলতে একটা বুড়িমা মাথায় করে কাঁচা পাকা খাজর নিয়ে ছুটে এসছে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনার কাছে এসেছি আমার আব্বা মারা গেছে আম্মা মারা গেছে গেছে তাদের জন্য সাবরে সানি করার জন্য আপনি খেজুরটা নিয়ে বিতরণ করে দাও আল্লাহ নবী খাজুরের ঝুড়িটা নিলেন নিয়ে সাবরে সানি করলেন যিনি স্ত্রীকে মা বলেছিল তানাকে বলছে তুমি দাসী আজাদ করতে পারবে না ষাটটা রোজা রাখতে পারবে না ষাটটা মিসকিনকে খাওয়াতে পারবে না ও আমার সাবি জেনে রেখে দাও ষাটটা মিসকিনকে বস্ত্র দিতে পারবে না তবে এত যখন তুমি অলস হয়ে গেছো এই বুড়িমা খাজুর সাতজন নিয়ে এত এতগুলো সাহাবারা বসে আছে একটু কষ্ট করে প্রত্যেকের একটা দুটো করে দিয়ে দাও আল্লাহ নবীকে বললেন হুজুর বিয়াদবি মাফ করবে স্ত্রীকে মা বলে আমি যে কি বিপদে পড়েছি আমি এখন তিন দিন খাই না আমি একা খাবো এদের কারোর দেব না আল্লাহ নবী বললেন তুমি খাও তোমার পরিবারকে খাওয়াও আল্লাহ দরবারে তবা পাঠ করো খবরদার জীবনে স্ত্রীকে মা বলবে না তাহলে স্ত্রীকে স্ত্রীকে মা বললে তালাক হয় না তালাক হয় না এই কাপড়া গুনো দেওয়া লাগে তাহলে বড় ভাইয়া আর চাষা গোল খেয়ে গেছে গোল খাইনি গোল খেয়ে গেছে আচ্ছা আমি যে আপনাদের কাছে বললাম আপনারা শুনেছেন কখনো শুনেছেন সমাজে না আপনারা জানা ফাঁকিবাজ তার চাইতে বড় ফাঁকিবাজ আলেমরা যদি আপনারা তাদের কাছ থেকে যদি আপনাদের খোরাক প্রয়োজনটা যদি ছিনিয়ে নিতে পারেন তাহলে আপনারা কামিয়াবি আর যদি বলেন না হুজুর আপনি বলে যান আমরা আছি আপনি বলে যান আছি মনে হচ্ছে বেলিগুড়ের পানি হবে রোগী মরবে না রোগও সারবে না